হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমি আবারও টু ক্যাপসা ডট কমের একটি পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হলাম যেখানে আমি দেখাবো বারো দশমিক চার ষাট ডলার উইথড্র করে এই টাকাটা আজকে সম্পূর্ণ হবে যেটি আমি বিকাশ দিয়ে আমার বিকাশে নিয়ে আসবো টাকাটি তো কিভাবে আনবেন সেটি আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো তো সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পুরো ভিডিওটি দেখা শুরু করে দিন এই প্রসেসটা করার জন্য আপনার টু ক্যাপস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে মিনিমাম হচ্ছে zero point two five cent আর যদি বিটকয়েনে নিতে চান তাহলে হচ্ছে দশ ডলার তো আমার যেহেতু বারো ডলার তেরো ডলারের মতো আছে তো আমি এগুলো উইথড্র করবো তো আমি পে আউট অপশনে ক্লিক করলাম দেখুন এখানে পে আউট নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর চেঞ্জ ওয়ালেট অথবা এখানে ক্লিক করবেন তাহলে এই ধরনের অপশন আসবে তো অপশন আসার পর এখানে আমি বিটকয়েনে নিব তো আমি বিটকয়েনটাকে সিলেক্ট করে দিব আর এরপর দেখুন এখানে একটি পার্স বা অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে তো এখানে আপনারা কোন অ্যাড্রেস দেবেন সেটি এখন দেখাবো তো এখানে দেখুন আমি কয়েনবেস থেকে আপনাদেরকে অ্যাড্রেসটা এনে দেখাবো যে কিভাবে আপনারা কয়েনবেসে নেবেন তো এখানে দেখুন সেন্ড অ্যান্ড রিসিভ তো এখানে ক্লিক করবেন করার পর রিসিভে ক্লিক করবেন করার পর অ্যাসেটে দেখবেন যে বিটকয়েন আছে কিনা তো অ্যাসেটে বিটকয়েন থাকবে এরপর আপনাদের নিচে একটা বিটিসি অ্যাড্রেস দেওয়া থাকবে তো এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন তো এই কপি চিহ্নতে ক্লিক করার পর কপি হয়ে গেল তারপর এটা এখানে আনবেন আসার পর এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন তো দেখুন এখানে ওল্ড ওয়ালেট আর নিউ ওয়ালেট দেওয়া আছে তারপর এখানে আমাদের জিমেলে একটা মেসেজ পাঠাইছে তো আমরা সেই জিমেলে চলে যাব এবং তো আমরা এই জিমেলটিতে চলে আসলাম আসার পর দেখুন এখান থেকে মেসেজ দিছে তো আমরা এটি কনফার্ম করে দিব তো আমাদের সাকসেসফুলি ওয়ালেট চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এখন টু ক্যাপসাতে চলে যাই পে আউটে চলে যাই তাহলে আমাদের অ্যাড্রেস দেখুন এটি দেখাচ্ছে তা এখন অ্যাড্রেস চেঞ্জ করার শেষ এখন আমরা রিকোয়েস্ট দিব যাতে করে আমাদের টাকাটা আমরা উইথড্র করতে পারি তো এন্টার পে আউট অ্যামাউন্ট তো আমাদেরকে অ্যামাউন্ট দিতে বলতেছে আমি পুরোটাই বের করব যার কারণে পুরোটাই আমি লিখে দিব এখানে অ্যাভেলেবেল ফান্ডস যথাযথ অর্থ দিয়ে দিলাম তারপর রিকোয়েস্ট পে আউটে ক্লিক করে দিলাম the pay out request has been successfully created তো এখানে দেখুন এটি রয়েছে এখন পেন্ডিং তো এটি যখন এরকম পেইড হবে তখনই আপনাদের সামনে আমরা চলে আসব আর আমার বিটকয়েনে দেখুন যে আমার কোনো কয়েনই নাই বর্তমানে এক ডলারের মতো আছে তো আমার বিটকয়েনে বর্তমানে ব্যালেন্স আছে zero point zero six seven আমার সাতষট্টি সেন্ট আছে তো ওইটা আসার পর তেরো ডলারের মতো হবে তো দেখা যাক যখন পেইড করবে তখনই আবারও আমি ভিডিও চালু করব তো বন্ধুরা একটু আগে আমাদের কিন্তু দেখো যে পেন্ডিং যে ট্রান্সফার ছিল সেটি জিরো জিরো হয়ে গেছে তার মানে আমাদের টাকা আমাদের কিন্তু ওয়ালেটে চলে গেছে মানে কয়েন বেসে চলে গেছে তো আমরা পে আউটে ক্লিক করব দেখব আসলে আমাদের কয় তারিখে দিলাম আর কয় তারিখে আমি টাকাটা পেলাম তো সেটি দেখার জন্য আমি চলে যাচ্ছি আর দেখো এখানে আমার আইডি হচ্ছে এত এরপর অ্যামাউন্ট হচ্ছে বারো দশমিক চার সাত হ্যাঁ এখানে দেখো যে আমি ডেট অফ ইনকোয়ারি দিছিলাম বাইশ দুই তারিখ ছয় ছয় তারিখ দুই মাস আর পাইছি দশ তারিখ দুই মাস তার মানে চার দিন তো বন্ধুরা চার দিন লেগে গেছে আর এর আগে আর একটা তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে দেখো বারো মাস উনিশ তারিখ বারো মাস উনিশ তারিখ তার মানে জাস্ট কয়েক ঘন্টা কয়েকটা মিনিটের ডিফারেন্স ছিল দেখো একুশটা সাতাইশ একুশটা পঁয়ত্রিশ মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে এখানে হয়তো এক সময় অনেক বেশি টাইম লাগবে নিম্ন পাঁচ দিন পাঁচ দিন যাওয়ার পরও যদি তোমার টাকা না আসে তখন তুমি এদের সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারো অনেক সময় হয় কি কয়েক মিনিটের মধ্যেই দিয়ে দেয় যেমন কি এটি পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে আমাকে এই পেমেন্টটা দিয়ে দিয়েছিল এরপরটা যদি দেখো বিশ বারো একুশ বারো মানে একদিন জাস্ট একদিন ডিফারেন্স ছিল আর আজকেরটা যদি দেখো তাহলে দেখবা যে ছয় দশ তার মানে চার দিন ডিফারেন্স হ্যাঁ বন্ধুরা পাঁচ দিনের মধ্যেই তোমাদের টাকাটা দিয়ে দেয় এটা ঠিক তো পাঁচ দিন লেগে গেছে আমার এই টাকাটা আসতে তো দেখো বারো দশমিক চার সাত তো ফাইনালি স্ট্যাটাস পেইড হয়ে গেছে এটা তো আমরা এখন চলে যাব আমাদের ওয়ালেটে দেখবো টাকাটা আসছে কিনা তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি আমাদের ব্যালেন্স বিটকয়েনে রয়েছে তেরো দশমিক জিরো সিক্স ডলার বুঝতেই পারছেন তেরো ডলার কিন্তু হয়ে গেছে আমাদের এখানে বিটকয়েনে তো বন্ধুরা তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের টাকাটি চলে এসেছে তবে কবে চলে আসছে সেটাও দেখা দরকার দশ তারিখে চলে আসার কথা তো আমরা দেখব ওয়ালেটে যাব এবং রিসিভ কোথায় থেকে করছি রিসিভ বিটকয়েন বারো দশমিক চার নয় আমরা কিন্তু চার সাত দিছিলাম এখন কিন্তু সেটা চার নয় হিসেবে আমাদের ওয়ালেটে চলে আসছে তো দেখো এখানে আমাদের তেরো দশমিক জিরো সিক্স ডলার রয়েছে এখন চাইলে আমরা এটি বিকাশে নিতে পারবো তো কিভাবে আমরা বিকাশে নিব সেই প্রসেসটি এখন আপনাদেরকে দেখাবো তো আমি এখন চলে যাব ডলার বাইসেল এইখান থেকে আমি অনেকবার নিয়েছি যার কারণে আমার এখানে সাহস আছে যে আমার কোনো সমস্যা হবে না তো দেখা যাক কি হয় আমি আজকে বারো ডলার উইথড্র করবো এখান থেকে তার আগে আমি লগ ইন করে নিব আর এখানে আবার এখান থেকে কয়েন বেস থেকে বিকাশে আসতে আবার পাঁচ থেকে তিরিশ মিনিট টাইম নেয় এরা তার মধ্যেই আপনার টাকা আপনার কাছে দিয়ে দেবে টাকা আকার আমরা বিকাশ পার্সোনালে নিব এই জন্য লগ ইন করবো কারণ লগ ইন করাটা জরুরি তারপর আমরা চলে যাব এক্সচেঞ্জে আপনারা লগ ইন কীভাবে করবেন যদি জানতে চান কিভাবে কি করবেন তাহলে এটির উপর আবার বিস্তারিত একটা ভিডিও আনবো আমি ভাবতেছি সেটা আনার ইচ্ছা আছে তাই এই ভিডিওটা সেটি দেখলাম দেখালাম না হয়তো অনেকদিন পরে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি চলে এসেছে কিভাবে কি করতে হবে এখানে এরপর আপনারা চাইলে এখানে মেসেজ করতে পারবেন তাদেরকে চব্বিশ ঘন্টার সাপোর্ট আছে বিটিসি ইউএসডি দিব দেওয়ার পর বিকাশ পার্সোনাল বিকাশ পার্সোনাল বিলিটি থাকবে বিটিসি বিটকয়েন আচ্ছা ওকে এক্সচেঞ্জে ক্লিক করব তো দেখুন আমাদেরকে অষ্টআশি টাকা করে দেবে তো আমরা এখানে তেরো ডলার লিখে দিচ্ছি যে তেরো ডলার তাহলে আমরা পাবো হচ্ছে এগারোশো চুয়াল্লিশ টাকা নেক্সট স্টেপে ক্লিক করলাম নাম ইমেইল তারপর হচ্ছে ফোন দিলাম আর বিকাশ পার্সোনাল এটাও এটাই আমারটাই এরপর আমরা নেক্সট করব দেখুন আমার এখানে বিকাশ নাম্বার দেখাচ্ছে যেটা ঠিক তারা বলে দিয়েছে যে আপনারা এই অ্যাড্রেস অথবা এই ইমেল অ্যাড্রেসে আমরা শুধুমাত্র বিডিটি ডলার রিসিভ করি তো আপনি বিটিসি সেন্ড করার পর আপনার বিটিসি ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন আইডি অথবা আপনার যে বিটিসি অ্যাড্রেস থেকে ডলার সেন্ড করেছেন সেই অ্যাড্রেসটি বসিয়ে অর্ডার করুন আমরা মিনিমাম দুই ডলার করে করি তো এখানে আপনি দুই ডলারের নিচে কিন্তু এখান থেকে টাকা হিসাবে এটা এক্সচেঞ্জ করতে পারতেছেন না তো এখন আর এখানে আপনার এক্সচেঞ্জ ডিটেলস দেখাবে এক্সচেঞ্জ আইটি তারপর সেন্ড অ্যামাউন্ট অ্যামাউন্ট রিসিভড এগুলো সব এখানে দেওয়া রয়েছে ডিটেলস এরপর আপনার পেমেন্ট ডিটেল আমরা এখন এই যে জিনিসটা রয়েছে এই ইমেল অ্যাড্রেস এটি কপি করব অথবা এই অ্যাড্রেসটা কপি করব তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি কপি এরপর কয়েন বেসে আসবো আসার পর আমরা যেহেতু সেন্ড করব তো মোবাইল অ্যাড্রেস ইমেল আর এখানে এই অ্যাড্রেসটা বসিয়ে দিব দেওয়ার পর এখানে ডলার দিয়ে দিব তেরো ডলার ওকে তো এটা ঠিক আছে কিনা দেখে নেবেন অ্যাড্রেসটা এরপর আমরা কন্টিনিউ করে দিব কন্টিনিউ করার পর এখানে দেখুন যে নেটওয়ার্ক ফি কেটে নেবে এতগুলা তেরো পনেরো লাগবে সব মিলিয়ে তো বন্ধুরা এখন আমরা তো বন্ধুরা আমরা কিন্তু এখানে তেরো ডলার দিতে পারতেছি। ওয়াও! আমরা জিমেল দিয়ে দিলে তেরো ডলারই দিতে পারতেছি। নেটওয়ার্ক ফি লাগে না জিমেল দিয়ে দিলে। তো আমরা জিমেল দিয়ে দিলে ভালো। কন্টিনিউ। তো নেটওয়ার্ক ফি কাটতেছে না আমাদের টোটাল ডলার চলে যাবে। কন্টিনিউ। আবার কন্টিনিউ তো বন্ধুরা আমাদের কিন্তু চলে গেল বিটিসিগুলা আমরা ফাইনালি আমাদের বিটিসিগুলা সেন্ড করতে পারলাম তাকে তো বন্ধুরা আমাদের যেহেতু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে লিখে দিব আমাদের জিমেলটা যে জিমেল থেকে গেছে যেহেতু তেরো দশমিক জিরো সিক্স ডলার দিয়েছি এরকম দেওয়ার পর আমি এখন কনফার্ম দিয়ে দিলাম তো ওকে আমি কনফার্ম দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ফর পেমেন্ট অভারেটল will review and confirm your payment payment and you will receive email email তো বন্ধুরা আমাদের বলতেছে যে আমাদের এটি দেখা হবে খুব দ্রুতই আসলে এখানে বেশিক্ষণ টাইম নেয় না আমি এগারোটা পঁয়তাল্লিশ ধরেন তার মানে পনেরো মিনিট হলেই কিন্তু বারোটা বেঁধে যাবে তো বারোটার দিকে আমি পাওয়া যাওয়ার কথা মিনিমাম যেটা আর সেইটা তো এখন দেখা যাক কতক্ষণে আমাদেরকে দেয় ওয়েট করব আর দেখব মাই অ্যাকাউন্টে যাই যদি মাই এক্সচেঞ্জে পেন্ডিং দেখাচ্ছে আট জুনের পরে হয়তো আমাদেরটা পেমেন্টটা কনফার্ম করা হবে তো ওয়েটিং করব দেখা যাক তো ধরো আমরা কিন্তু আমাদের পেমেন্ট পেয়ে গেছি হুম প্রায় বেশিক্ষণ লাগে নাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমাদের পেমেন্টটা দিয়ে দিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ যে কনফার্ম স্ট্যাটাস কনফার্ম হয়ে গেছে তো ধরো এখানে দেখুন আমার স্ট্যাটাস কিন্তু কনফার্মড হয়েছে তার মানে আমার টাকা এগারোশো চল্লিশ টাকা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা এই সাইডে অথবা এই সাইডে কোনো সাইডে দেখুন যে আমি স্ক্রিনশটগুলো দেখাচ্ছি যেখানে আমার টাকাটি দিছে তার স্ক্রিনশট তো বন্ধুরা এরই মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের টু ক্যাপচার টাকাটিকে বিকাশে নিয়ে আসলাম আমার চ্যানেলে হয়তো বেশ কয়েকটি ভিডিও আছে রিলেটেড কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সব ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনারা এখানে কাজ করা শুরু করতে পারেন টু ক্যাপচাটে তো টু ক্যাপচা ডট কমে আপনারা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই কারণ এখান থেকে আমি বেশ কয়েকবার উইথড্র করছি এখানে দেখুন আমার বেশ কয়েকবার উইথড্র করা আছে এখানে কোনো সম্ভাবনা নেই মানে আপনার টাকা পাবেন না সে ধরনের কিছু নাই কারণ এটা ফ্রড না অনেক দিন ধরে মার্কেটে আছে এবং অনেক দিন ধরেই পেমেন্ট করতেছে তো তারই প্রমাণ হিসেবে আজকের পেমেন্ট প্রুফটা তো আপনাদের সামনে আসেই আর কাজ করার জন্য আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনাদের গিয়ে অ্যাকাউন্ট করলেই হবে না একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংটা পোস্ট করতে হবে তাই আমার এই রিলেটেড ভিডিও আছে যেই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট করে আবার সেই ভিডিওটা দেখে ট্রেনিংটাও পাস করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন কিভাবে টু ক্যাপসার টাকা সরাসরি বিকাশে নিয়ে আসবেন এরপর বিকাশে টাকা আসার পর আপনার তো টাকা ইচ্ছা করলে আপনি হাতে হাতেও নিতে পারেন অথবা অন্য কোনো জায়গায় ইউজও করতে পারেন সেটা আপনার বিষয় তো বিকাশ থেকে হাতে নিয়ে এটা তো মানে কতটা সহজ এটা তো জানেনি তার মানে আমি আপনাদেরকে টু ক্যাপস থেকে টাকা সরাসরি আপনাদের হাতে নিয়ে এসে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে আর জাস্ট টু ক্যাপসটা নিয়ে আর একটাই ভিডিও আসবে আমার এই চ্যানেলে যেটি হচ্ছে যেটিতে এ টু জেড থাকবে হয়তো অনেক দেরিও হতে পারে ভিডিওটি আসতে কিন্তু আর একটি মাত্র ভিডিও আমার চ্যানেলে আসার সম্ভাবনা রয়েছে যেটিতে আমি এ টু জেড দেখিয়ে দেব দুই সালে কিভাবে এখানে কাজ করবেন A to Z direct payment সহ দেখিয়ে দিব আর এদিকে দেখুন একটি ভিডিও আসতেছে যেটি কিনা এই ভিডিও রিলেটেড আর এইদিকে রয়েছে টু ক্যাপচার একটি প্লেলিস্ট সেটাও দেখে নিতে পারেন আর এদিকে দুটি চ্যানেল রয়েছে যে চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে